কারণ ইউনিয়ন ফোরাতে প্রধান অতিথি মহোদয় ও সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত সভানেত্রী প্রধান অতিথি রিপোর্টে জয়যুক্ত করব এই বলে আমার দিকে এই পর্যায়ে জানাইটা ইউনিয়ন রেডি থাকেন আপনাদের a p